পত্র দিল পাঠান কেশর খাঁড়ে কেতুন হতে ভুনাক রাজার রানী লড়াই করে আশ মেটেছে মিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হাড়ি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পড়ি কেশর হুটে হাসি মনের সুখে গোফে দিল চারা রঙিনী দেখে পাগড়ি পরে মাথে সুরমা আঁকি দিল আঁখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাঁড়িয়ে দিল ঝাড়া পাঠান সাথে হরি খেলেবে রানী কেশর হাসি গোফে দিল চারা ফাগুন মাসে দক্ষিণে হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বলে ধরেছে আমির বনে বনে ভ্রমরগুলো কি কার কথা শুনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়াই এলো বেলো কেতনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতনপুরে রাজার উপবনে তখন সবই ঝিকিমিকি বেলা পাঠানিরা দাঁড়ায় বনে আসি মুলতানিতে তান ধরেছে বাঁশি এলো তখন একশো রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্তরাগে রাঙা সবই তখন ঝিকিমিকি বেলা পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়ে না ওড়েই দক্ষিণে বাতাসে ডাহিনী হাতে বহে ফাঁগের থারি নিবি বন্ধে ঝুলিছে পিচকারি বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি সারি সারি রাজপুতা নিয়ে আসে পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়ে না ওড়েই দক্ষিণে বাতাসে আখের ঠার চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেঁচে এলাম অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি শুনি রানীর শতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা রঙ্গ ওহরে সেলাম করে আসি শুরু হলো হরির মাতামাতি উড়তেছে ফাগ রাঙা সন্ধ্যা কাশে নববরণ ধরল বকুল ফুলে রক্তরেণু ঝরল তরুমূলে ভয়ে পাখি কুজনে গেল ভুলে রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুচ্ছ টিকা লাগলো যেন রাঙা সন্ধ্যা কাশে চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খাঁ বক্ষ কেন উঠছে না কো দোলে নারীর পায়ে মাকা নুপুর গোলে কেমন যেন বলছে বেসুর বলি তেমন করে আগুন বাচ্ছে না চোখে কেন লাগছে না গো নেশা মনে মনে ভাবছে কেশর খা পাঠানে কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা বাহুযুগল নয় মৃণালীর মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জুরিহীন মরুভূমির লতা পাঠানে ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নায়িক কোমলতা তানে ধরিয়া ইমন ভূপালিতে বাসি বেজে উঠিল দ্রুত তালে কুণ্ডলেতে দোলে মুক্তা মালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসীর হাতে দিয়ে ফাগের থালা রানী বনে এলেন হেন কালে তান ধরিয়া ইমন ভূপালিতে বাসি তখন বাজছে দ্রুত তালে কেশর কহে তোমারে পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবসা পাঠান পতির ললাটে সহসা মারেনের রানী কাঁসার থালাখানা রক্তধারা গড়িয়ে পড়ে বেগে পাঠান পতির চক্ষু হল কানা বিনা মেঘে বজ্ররবের মতো উঠিল বেজে কারা না কারা জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে অসি সানাই তখন দাঁড়ের কাছে বসি গভীর সুরে ধরল কানারা কুঞ্জ বনের তরু তলে তলে উঠিল বেজে কারা না কারা বাতাস বেয়ে ওড়ে না গেল উড়ে পড়িল খসে ঘাগড়া ছিল যত মন্ত্রেই যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী সচ্চা ছেড়ে একশত বীর ঘিরিল পাঠা নেড়ে পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম ওড়ে না গেল উড়ে পড়ল খসে ঘাগড়া ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরিল না কো তারা ফাগুনে রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না চালে কেতনপুরে বকুল বাগানে কেশর খাঁয়ের খেলা হলো সারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরিল কো তারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরিল কো তারা